दोस्तों ये जो दूसरी कोरोना का लहर है हम सब वाकिफ़ हैं कि कितना जानो माल का नुकसान हो रहा है आज कोरोना के दौर में एक जान बचाना भी मुश्किल हो रहा है डॉक्टर और पुलिस के बाद अब हर एक इंसान को परेशान करने के लिए टीटी भी इस फील्ड पर उतर रहा है वीडियो पे बने रहें और देखिए कि टीटी एक आम इंसान के साथ क्या व्यवहार कर रहा है और साथ ही साथ अगर वीडियो अच्छा लगे लाइक कमेंट शेयर करने के बाद चैनल को भी सब्सक्राइब कर लीजिएगा इससे हमारा हौसला बढ़ता है टच मत करना क्या करे ए मैं जा रे इधर इधर রাইট না রাইট নাও আমি স্ট্যান্ডিং হিয়ার আমি এই আমি এই প্রোডাক্টগুলো নিয়ে হাওড়া স্টেশনে নামছিলাম এনারা আমাকে ইয়ে করছেন এই দেখুন আমি এই প্রোডাক্টগুলো নিয়ে নামছিলাম এটা লাইফ সেভিং প্রোডাক্ট আছে এটার মধ্যে ফ্লো মিটার রয়েছে অক্সিজেনের ফ্লো মিটার রয়েছে এটার মধ্যে ইনি দেখুন ইনি বলছেন ইনি টিটি আপনার নাম কি পুরুলিয়া জানা है पुरुलिया ये साइड में ठीक लगा है। गाड़ी साइड में लगा नहीं साइड में ले ली। अब अब साइड में इसमें लगा क्या है ली। आपको पता है इसमें पता है आपको क्या है इसमें कितना आदमी का जीवन है आपको पता है क्यों नहीं लगा नहीं इसमें कितना आदमी का जीवन है आपको पता है आप क्या হ্যাঁ? আছে আমি এখানে গাড়ি নামিয়ে আমি জিনিসটা এটা লাইফ সেভিং প্রোডাক্ট আমরা পুরুলিয়ার জন্য কাজ করছি এই দেখুন এদের কীর্তি দেখুন আমরা পয়সা দিতে পারছি না স্যার এইটা না না আপনি আপনি এইভাবে একটা টিটির কাজ কখন থেকে হলো আমি শুধু জানতে চাই একটা টিটির কাজ কখন থেকে হলো যে টিটি আমাকে আটকাবে টিটি আমাকে বলবে যে টিটির কাজ টিকিট চেক করা টিটির কাজ হচ্ছে ট্রেনের টিকিট চেক করা কিন্তু টিটি কখন থেকে পার্কিং গাড়ি লাগবে কি লাগবে না সেটা টিটি বলবে এইটা হচ্ছে কেন্দ্র সরকার এইটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের টিটিআই হ্যাঁ এইটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের টিটিআই इन्हीं इन्हीं एक हफ्ते चल sir this is this is injustice how can he who is he जो टीटीआई है टीटीआई का काम टिकट चेक करना टीटीआई का काम ये नहीं है कि कौन सा गाड़ी रहेगा कहाँ गाड़ी नहीं रहेगा आपका औकात है बात करने का आपका औकात आपको औकात है क्या this is the man I want to tag the D R M I am tagging the railway minister right now I am tagging everyone this man should be suspended this is a life saving product sir this is a life saving product इसमें इसमें लाइफ सेविंग प्रोडक्ट है इतना आदमी बिना ऑक्सीजन का मर रहा है इसमें फ्लो मीटर है हम कुछ गलत सामान नहीं ले जा रहे थे टीटीआई का काम होता है ट्रेन का टिकट चेक करना मैं रिलैक्स नहीं हो सकता हूँ मेरे मेरे डिस्ट्रिक्ट के लो, लोग मर रहे मेरा मेरा डिस्ट्रिक्ट का लोग मर रहे और ये ये टीटीआई ये टीटीआई साला मेरा डिस्ट्रिक्ट का लोग मर रहा है मेरा डिस्ट्रिक्ट का लोग मर रहा है हमको उनके लिए लड़ना है समझे आप अरेस्ट करवाइए आप अरेस्ट करवाइए अभी मैं मैडम को फोन करूंगा अभी मैं दिखा रहा हूँ ये रेलवे रेलवे के स्टाफ का आचरण नहीं मेरे सामने वो लड़की के सामने गाली दिया है इसके अगेंस्ट में मैं कंप्लेन करूंगा एक लड़की को मिसबिहेव किया तुम अभी रुको मैं बस सब रिकॉर्डिंग है কে কি করে তুমি একটা মহিলাকে অত্যাচি করলে কি করে তুমি মহিলাকে অপমান করলে কি করে ইনি একটা মহিলাকে অপমান করেছে কি করে আর আপনি আরপিএফ হয়ে দাঁড়ায় দাঁড়িয়েছিলেন আপনার নাম কি এটা গুলেডি এটি লাগলা ইনি দাঁড়িয়েছিলেন ইনি দাঁড়িয়েছিলেন এখানে তাহলে আমার জেলার লোক মরছে তাই জন্য আমি নিয়ে যাচ্ছি বুঝলেন আপনার কাছে দাঁড়াইনি ঠিক আছে छोटा सा बात था छोटा सा छोटा चाहे तुम कुछ कुछ नहीं बोले आप कुछ नहीं बोले एक लड़की से तमीज तमीज से बात कीजिए तमीज से तमीज से बात कीजिए लड़की से बात करे तमीज तो से बात आपके ऊपर आपका नाम बताइए आपका नाम बताइए हाँ, हाँ, बबलू कुमार बबलू कुमार आपका हाँ। आईडी दिखाइए आप दिखाइए नहीं करेंगे नहीं करेंगे गाड़ी यही रहेगा बोल रहे गाड़ी साइड में आप जो करना आप कीजिए तो गाड़ी कहाँ खड़ा है गाड़ी क्यों नहीं गाड़ी कहाँ खड़ा है इतना बड़ा एरिया में गाड़ी कहाँ खड़ा है हाँ? क्यों ये देखिए देखिए देखिए गाड़ी कहाँ खड़ा है देखिए देखिए हाँ, इतना बड़ा एंट्रेंस में इतना बड़ा एंट्रेंस में गाड़ी कहाँ खड़ा है हाँ, एक मिनट का बात है अभी हम आपके खिलाफ एक्शन लेंगे क्या बोल रहे आप क्या बोले बोलिए आप कुछ भी नहीं क्या हम आपको क्या बोले हम आपको क्या बोले हम आपको क्या बोले लाइव कीजिए हम लेकिन आपको क्या गाड़ी बोले? देखिए, आप क्यों ले गए गाड़ी साइड में? लाइफ सेविंग उस टाइम प्रोडक्ट था पे बोल रहे थे गाड़ी लाइफ साइड में सेविंग कर- लाइफ हम गाड़ी बोले, साइड क्यों नहीं ले गए ना सर ए, আমি তো শুনুন লোক আছে আপনি কেউ কেউ দাদা অক্সিজেন আছে দু সেকেন্ড লাগবে নামিয়ে সরিয়ে অক্সিজেনের ফ্লো মিটার আছে উনি বললেন- না না আচ্ছা চলো এটা এটা ভাষা এটা ভাষা জুতোটা খুলে মারবো সালা তোর ভাষা জুতোটা খুলে মারবো এটা পশ্চিমবঙ্গ এটা তোদের বিহার না এটা বিহার না এটা পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গের মেয়েকে তুই কি বলছিস সালা তোর গায়ে বাস করে দিব সুয়ারের বাচ্চা চপ চপ সালা একদম চুপ এটা পশ্চিমবঙ্গের মেয়ে এটা তোর বিহারের মেয়ে না এটা পশ্চিমবঙ্গ এটা আমার রাজ্য ঠিক আছে ঠিক আছে কোনো আবলু বাবলু কুমার চলবে না এখানে ঠিক আছে নামিয়েছিলাম আচ্ছা। গালাগালি দিলেন দিয়ে আমার ড্রাইভারকে ধাক্কা মেরেছে এখানে যদি কারোর সত- সত্যিওয়ালা ক্ষমতা থাকে বলো আমাকেও দিয়েছে ওনাকে গালাগালি দিয়ে বলছে আপনাকে এই করে দেবো ওই করে দেবো अभी हम दिखा रहे हैं आपको किसका गाड़ी है अभी हम एडीआरएम सर को दिखा रहे हैं एडीआरएम को भी बोल रहे हैं एडीआरएम এই তো আমি ওর মানে আপনার ড্রাইভিং কে করছে উনি ধাক্কা আপনি মেরেছে ড্রাইভার ওনাকে। ইনি ম্যাডাম এবার আপনি এসে কথা বলে দাঁড়ান। আমি তো আপনাকে বলছি পোলাইলি বলছি আপনি ওখানে দাঁড়িয়েছেন এবার আমি কারো পক্ষপাতী হওয়ার দরকার নেই আমি হচ্ছি যেটা জানি সেটা আপনাকে জানাচ্ছি ঠিক আচ্ছা, আছে আমি একটা কোশ্চেন মাঝখানে জিজ্ঞেস করব বলতে পারি যদি আমার বলা সম্ভব হয় আপনি আমাকে এটা বলতে পারেন উনি বলছেন উনি টিটি না টিটি নন উনি বললেন টিটি উনি বললেন বলছি বলছি উনি আরসিএম রেল স্টাফ আমাদের এই এলাকাটা দাঁড়া দাঁড়া বলছি আমার মালগুলো কই আরে ভাই সব আছে কেউ না আচ্ছা, আমাদের হচ্ছে রোডে যেটা হবে রোড হ্যাঁ। আমাদের ট্রাফিকের হচ্ছে রোড ঠিক আছে এবার ট্রাফিকে হ্যাঁ। যদি কোনো কিছু অবস্ট্রাকশন হয় হ্যাঁ। আপনি আমাদের বলতে পারেন একদম একদম না আমাকে টু দা পয়েন্ট বলতে এক এবার আপনারা এখানে অনেক সময় ভুল করে অনেকে আপনারা নামিয়ে ফেলেন আমরা বলি যে এটা পার্কিং প্লেস নয় আপনারা ভেতরে চলে যান ভেতরে গিয়ে ড্রপিং পিপিং যা পিক আপ করেন আমাদের যেটা সিস্টেমটা এখানে করেন অথবা আপনাদের ওইখানে ড্রপিং এর পয়েন্ট আছে এখানে এর মতন চলে মানে এত সুন্দর কথা বুঝিয়েছেন এর না না আমার কথা আমি যেটা জানি আমি যেটা জানি সেটা বলবো যেটা জানি না অকপটে স্বীকার করলাম আমি জানি হ্যাঁ, না ঠিক ঠিক ঠিক আছে এবার এখানেও এখানে অনেক সময় আচ্ছা আমি আপনি বলেন আচ্ছা বলুন বলুন বলুন এতক্ষণ বলেছেন বলুন আমি বলতে চাই হ্যাঁ। একটু জল খাবো হ্যাঁ খেয়ে বেরিয়ে ক্যামেরা আছে আমাদেরও চাকরি আছে ঠিক আছে হ্যাঁ। এবার আমরা বলি হ্যাঁ। একটা কাজ করুন হচ্ছে চার টাকার জন্য চার্জ আছে দিয়ে আপনি দু ঘন্টার জন্য স্টে করুন देख लीजिए আমাদের আর कितना কোনো आदमी देख অসুবিধা रहा নেই है चौदह हजार आदमी এ- এই কোনো অসুবিধা নেই আচ্ছা আপনি এবার জানতে বলছি आप क्या किए हैं? এখানে ব্যাপারটা হচ্ছে TTT आपको पता नहीं। এবং হচ্ছে আরপিএফ দের ব্যাপার এখানটা এটা কিন্তু আমাদের ম্যাটার নয় কিন্তু যেহেতু আমি বলছি স্যার, এক আছে, এই বৃষ্টির জন্য আমি কিন্তু ছুটেছি এই হলো ব্যাপার আমি বলছি আমি বলছি আমি বলছি স্যার আমি বলছি না না আমি বলছি দাঁড়ো স্যার স্যার আমি হ্যাঁ। স্যার একদম বলে দিচ্ছি স্যার আমি বলছি আপনাকে আমরা এইখানে এক মিনিটের জন্য গাড়ি দাঁড় করেছিলাম না এটা লাইভ ভিডিও চলছে স্যার ফিফটিন থাউজেন্ড পিপল আর আচ্ছা ঠিক আছে আপনার রেসপেক্টের জন্য ঠিক আছে আমি স্যার এখানকার আইসি স্যার আইসি স্যারও আমাকে ভালো করে চিনেন জিজ্ঞাসা না না ঠিক আছে ওনার ওনার অ্যাপ্রোচ ওনা উনি একটা মেয়েকে বলেছে ভাষা উনি প্রয়োগ করেছেন উনি প্রয়োগ আমি এখন হ্যাঁ? স্যার আমি স্ল্যাং আমি বলছি না একটা মেয়েকে আমি আপনার সম্মান করছি স্যার আমার কথাটা এক মিনিট আমি বলি আমি বলছি আমি স্যার এক মিনিটের জন্য আমি ওইখানে গাড়ি দাঁড় করেছিলাম ঠিক আছে আমার এটা আমার আমার এটার মধ্যে অক্সিজেনের ফ্লো মিটার আছে আমাদের পুরুলিয়ার অবস্থা বহুত খারাপ স্যার আমার আচ্ছা, হ্যাঁ আমার ফ্লো মিটার ছিল আমার হ্যাঁ হ্যাঁ বলেছি যে বলছে আমার লাইভে আছে বলছে অক্সিজেন হচ্ছে যাই হোক আমি সব হ্যাঁ, সব বলেছি সব বলেছি উনি বলেছেন অক্সিজেন উঠতে চায় যাই হোক হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে বললে স্যার হবে লেডিজ বলে ইনি আছেন অনেক লোক আছে হ্যাঁ। উনি ওইখানে দাঁড়িয়ে কোনখানে গাড়ি গাড়ি পিডিও আছে হ্যাঁ, দেখুন আপনি ক্যামেরায় দেখুন স্যার হ্যাঁ, বলো বলো হ্যাঁ বলো আপনার দিকে আপনি বলুন না আপনি বলুন না আমি হ্যাঁ। আপনি সামনে নিয়ে যান না হলে পার্কিং এ নিয়ে যান না সাইডে নিয়ে যান অক্সিজেন থাকুক যাই থাকুক আর আমি রাস্তায় গাড়ি দাঁড় করছি রাস্তা আমার সরকারের কারোর বাপের না রাস্তাটা উনি আমাকে কি বললেন জানেন ওনার উপরে রাগ কেন আমার উনি আমাকে মায়ের নিকাল দিচ্ছেন উনি আমাকে ধাক্কা দিচ্ছেন কি দিচ্ছেন তোমার মাথা গরম হচ্ছে তো ঠিক আছে একটা জিনিস নিয়ে উনি আমার ট্রেন ছাড়িয়ে গেল কে দায়িত্ব নেবে আমি একটা জিনিস না আমি আপনার ক্ষেত্রে ঠিক আছে আপনার কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকলে আপনি পার্কিং নিতে পারবেন না এখন আমি পুলিশকে ক্ষমা চাও ক্ষমা চাও 100 মানুষের প্রাণ আছে ওটাতে আমি আমি ডিআরএম কে কমপ্লেন দিব চলো না না हमको आपसे बात नहीं करना कोई भैया भैया नहीं কয় জানে তো তুমি মালটা নাও এরকম এরকম করে এখানকার আমাদের রেলওয়ে স্টাফগুলো এইটা হচ্ছে রেলওয়ে স্টাফের আচরণ এই এত এত মানুষের প্রাণ নিয়ে যাচ্ছি এটা এটা শুধু অক্সিজেন কিলোমিটার বা অক্সিমিটার না এত তো মানুষের প্রাণ আছে এটার মধ্যে রুকে রুকে